শোনো রাজা কৃষ্ণচন্দ্র জানাচ্ছে পাড়ার ইঁদুর পুকুরে গলা পর্যন্ত জলে গা ডুবিয়ে সারা রাত কাটাতে পারেন তাহলে রাজা মশাই তাকে কর করে দু হাজার টাকা এখন পাঁচের আছে যে এক কলা জলে বলছে প্রজাদের অনেক কিছুই সে জানে কিনা